আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে হিপ হপ বান্ডেল রিটার্ন নিয়ে এর আগেও তো বলেছিলাম হিপ হপ বান্ডেল রিটার্ন দিবে তো আমি আমার আইডিতে এবার এই ভিডিওটা আসবে না হিপ হপ নেওয়ার যে ভিডিওটা সেটা আমি যেটা নিয়েছিলাম সেটা আর আসবে না আমি আজকে আমার আমার আইডিতে হিপ হপ নিব তো দেখা যাক কি হয় তো আপনারা দেখতে থাকুন ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক murder. পরে চলে আসলাম আমরা ভিডিওতে দেখেন আমার কাছে ছয় হাজার তিনশো সাতাশটা ডায়মন্ড আছে তো প্রথম চারশো ডায়মন্ডের স্পিনে আমরা কি কি পাই তা দেখুন টোকেনের রেট মনে হচ্ছে অনেক বেশি দশটা টোকেন দিয়েছে ভালো টোকেন পঁয়ত্রিশটা মেরেছি প্রথমতেই পঁয়ত্রিশটা সো দেখতেই থাকুন কি হয় আমাদের প্রথম স্পিনটা করে ফেললাম এখন দ্বিতীয় স্পিন এই বান্ডিলটার জন্য প্রথমে অ্যাডাম ক্যারেক্টারটা চেঞ্জ করি আর দেখা গেছে আমি এসকে যেহেতু মামার আইডিতে দেখি মামার আইডির লাকটা কেমন তো প্রথমেই স্কিনটা চেঞ্জ করে মেয়ে বা মেয়ের স্কিনটা নিয়েছি দেখি কি দেয় একটা হলুদ রেয়ার আইটেম আসছে মনে হচ্ছে একটা বান্ডিল পেয়ে গেছি বান্ডেল দেয়নি হ্যাঁ হলুদ যেটা উঠেছিল সেটা হয়েছে ওই আর টোটাল পঁয়ত্রিশের পরে তিপ্পান্নটা টোকেন হয়েছে এখন আপনারা হিসাব করেন পরের স্পিনে কয়টা টোকেন দিয়েছে আর ভিডিওতে কমেন্ট করবেন সেকেন্ড স্পিনে যে চারশো ডায়মন্ডের স্পিন মেরেছিলাম সেই চারশো ডায়মন্ড স্পিনে কয়টা টোকেন দিয়েছে এটা কুইজ এটা সে বলতে পারবে ভালো মতো ঠিকঠাক মতো তাকে কিছু গিফট করা হবে চারশো ডায়মন্ডের আবার স্পিন মারতেছি আপনারা দেখুন কি পাই তো টোকেন আবার ব্যানার শুধু ব্যানার দিয়েছে আর টোকেন আমার কাছে এই মুহূর্তে সত্তরটা টোকেন হলো তিপ্পান্নটা সত্তর তিপ্পান্ন সত্তর এখন আপনারা হিসাব করবেন প্রতিটাতে কতগুলা যায় তো জনি সিনসে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে মারতেছি এটা লাক অনেক ফেভার করতেছে মোমার আইডিতে তো দেখতে থাকুন আপনারা যে কয়টা টোকেন পাই এখন টোকেন আমার মোট টোটাল একশোটা টোকেন হয়ে গেল আইডিতে আছে চার হাজার সাতশো সাতাইশটা তো এই মার্কসটা কি আমাকে দিয়ে দিবে কি না আমি একটু চেষ্টা করি তো দেখি কি দেয় টোকেন এবার তার ব্যানার না কিছুই দিল না একশো বাইশটা হয়ে গেছে বাইশটা দিয়েছে এবার টোকেন লাখ খারাপ হয়ে গেছে তো আমি চেঞ্জ করে নিই দেখি থিবা ক্যারেক্টার নেই মিউজিক থিবা নাকি থিবা নিব থিবা নিব না কি না মেয়ে ক্যারেক্টারটা নেই দেখি কি পাই না এটাও ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কি নেওয়া যায় সব ক্যারেক্টারই তো মোটামুটি আমার কাছে আছে মামার আইডিতে তো মিগেল হ্যাঁ পোলা ক্যারেক্টার দিয়ে মারি দেখি কি হয় কিছুই নাই হল অফ ফ্রেমস তো চারশো ডায়মন্ডের স্পিন অ্যাগেইন চারশো ডায়মন্ডের স্পিন মারলাম না কি প্রবলেম হলো বুঝতেছি না আমাকে মারতে দিচ্ছে না গাইস আমাকে মারতে দিচ্ছে না চারশো ডায়মন্ডের স্পিনটা তো চারশো ডায়মন্ডের স্পিন মেরে দিলাম দেখা যাক একটা হলুদ রেয়ার আইটেম কিন্তু আসছে একটা রেয়ার আইটেম আসছে রেয়ার আইটেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস আমার একশো চৌচল্লিশটা হয়ে গেছে আর মাত্র অল্প কিছু লাগে দেখা যাক কি পাই আর একটি হলুদ রেয়ার আইটেম আসছে এইখানে দেখি কোনো বান্ডিল পাই কি না বান্ডিল মনে হয় পেয়ে গেছি সাকুরার মেয়ে বান্ডিল আমি পেয়ে গেছি কিন্তু সাকুরার মেয়ে বান্ডিল না সরি হিপহপের মেয়ে বান্ডিল যদি আমাকে না দিয়ে হিপহপটা দিয়ে দিত তাহলে আমি সাকুরাটা নিয়ে নিতাম একশো তেষট্টিটা টোকেন আমার কাছে হয়ে গেল সম্ভবত এই স্পিনে আমার টোকেন রেট হয়ে যাবে দিয়ে দিস এই দিয়ে দিস দিয়ে দিস হয়ে গেছে মনে হচ্ছে পাঁচ পাঁচ দশ হয়ে গেছে একশো একাশিটা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমি পরবর্তীতে আমার আইডিতে যখন সাকুরা নিব তখন আমি দেখাবো আর আমি প্রথমেই তো আমার আইডি যে যেটা দেখালাম আমাদের কাঙ্ক্ষিত হিপহপ বান্ডেলটা আমি যেটা আমার আইডিতে নিয়েছিলাম সেটা আমি পরিয়ে নিয়েছি তো ভিডিও আসবে সাকুরার সময় ধন্যবাদ এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বড় ভাইকে সাপোর্ট করবেন আসলে সাপোর্ট ছাড়া জীবনে কোনো কিছু করা যায় না তো সাপোর্ট লাগবে অবশ্যই আপনাদের এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ গাইস বড় ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো সবাই বড় ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো ওকে ভালোবাসা অবিরাম বড় ভাই কিন্তু অস্থির খেলছে রিভাইভটা দিছিল ভাই জোশ